সোনা বন্ধুরে তুই কি করলি উইরা পুইরা বানাইলি ছালে পিরিতে রাগুনে আমায় জ্বালাইলি আর মোরাইলি পিরিতে রাগুনে আমায় জ্বালাইলি আর মোরাইলি উইরা পুইরা উইরা পুইরা পুইরা পুইরা বানাইলি ছালে সোনা বন্ধুরে তুই কি করলি উইরা মুইরা বান ফিরিয়া তোমার সনে শান্তি পাইলাম না জীবনে রে আজিজুল ভাই প্রেম করিয়া তোমার শান্তি পাইলাম না জীবনে রে তুই তাই জ্বালাইলি উইরা পুইরা উইরা পুইরা উইরা পুইরা বানাইলি সালি সোনা বেইমান রে তুই কি করলি উইরা পুইরা বানাইলি সালি করিয়া তোমার সনে শান্তি পাইলাম না জীবনে রে হাফিজুল ভাই রে প্রেম করিয়া বেইমানের সনে শান্তি পাইলাম না জীবনে রে এই লাকড়ি ছাড়া প্রেমের মারা বিনা সিতাই জ্বালাইনি লাকড়ি ছাড়া চিন্তা জ্বালাইলি পুইরা পুইরা পুইরা পুইরা পুইরা পুইরা বানাইলি কালি সোনা রাজা ভাইরে কি করলি পুইরা পুইরা বানাইলি শালি ভালো লাভ পাইয়া প্রেমের নামে ধোকা দিয়া রে আরে আবলা সরলা পাইয়া প্রেমের নামে ধোকা দিয়া রে পুইরা বুইরা বানাই দি দিশালি সোনা বন্ধু রে তুই কি করলি পুইরা বুইরা বানাই দি কোন পাশানে করে সন্ধি ও তরিল তরে মন্দিরে এই কোন পাশানে করে সন্ধি কে তোরে করিল মন্দিরে আমি একটা দেওয়ান কান্দি আমারে তুই কি করলি কি করলি পুইরা পুইরা পুইরা পুইরা পুইরা বানাই সাদি সোনা বন্ধু রে তুই কি করলি পুইরা পুইরা বানাইলি সাদি পিরিতের আগুনে আমায় জ্বালাইলি আর পোড়াইলি এই পিরিতের আগুনে কেমন আর জ্বালাইলি আর পুরাইলি আরে পুইরা তুই বানাইলি সাদি সোনা বন্ধু রে তুই কি করলি সোনা বন্ধু রে তুই কি করলি পুইরা পুইরা বানাইলি সারি সোনা বেইমান বন্ধু তুই কি করলি আজ পুইরা পুইরা বানাইলি সালি ধন্যবাদ ধন্যবাদ মুসলমান আমি বিশ্বাস করি না ওরা খাটি মুসলমান নবী বড় কুস্তিগির নবীজির প্রেমে নোয়াইলেন শি এই জোনাইদ বৌগদাদি বড় কুস্তিগির নবীজির প্রেমে নোয়াইলেন শীত স্বপ্ন যুগে নবী তারে আউলিয়া বানান আরে স্বপ্ন যুগে নবী আমি বিশ্বাস ওই আমি বিশ্বাস ওই আমি বিশ্বাস ওই আমি বিশ্বাস করি না জোরা খাটি মুসলমান আমি বিশ্বাস করি বৈদেশি বারেগে বলে রাখিও দয়াল নবীর চরণ তলে আরে কান্দিয়া বৈদেশি বারেগে বলে রাখিও নবীজির চরণ তলে থাকিও দয়াল নবী গো তুমি বর্তমান থাকিও দয়াল নবীজি তুমি বর্তমান আমি বিশ্বাস ওই আমি বিশ্বাস আমি বিশ্বাস ওই আমি বিশ্বাস করি না ওরা থাকি মুসলমান আমি বিশ্বাস করি না ওরা দিলের সাথে যদি তরিতে বা সোনা থাকে ধরো রে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরঙ্গ ধরো রে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরঙ্গ যদি তরি দেবা সোনা থাকে ঘরের মন সাধুর সঙ্গ তরিতে তরিতে তরিতে তরিতে যদি তরিতে বা সোনা থাকে ধর রে মন সাধুর সঙ্গ অজরে আনা পরশনে যাই মনের মহিলা পরশে হয় প্রেমটা অঙ্গ হজরে আনন্দের গৌরঙ্গ ধরে মন সাধুর সঙ্গ হজরে আনন্দের গৌরঙ্গ একজনার প্রেমে হীনলে কত মানি মুক্তা ফলে সাধু যারে দয়া সাধু যারে দয়া করে ভোলা সাধুর সঙ্গ করিবে পূর্বের সভা দূরে যাবে সঙ্গ গুণে রং ধরিবে গৌরঙ্গ হরে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরঙ্গ যদি করি দেবা সোনা থাকে ধরো মন সাধুর সঙ্গ তরিতে তরিতে তরিতে তরিতে তরিতে যদি করি সঙ্গ করিতে বাছো না থাকে ধররে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরঙ্গ ধররে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরঙ্গ ধররে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরঙ্গ হ্যালো মদিনা আমি কুয়ে চান বাবার দিয়ানা আরে দিবানা দিবানা দিবানা দিবানা দিবানা আমি আজ বিড়িকে দেখি মদিনা মদিনাই বিড়িকে দেখি মদিনা আমি খাজা ওই আমি খাজা বাবার দিবানা ওই আমি খাজা বাবার দিবানা আরে দিবানা দিবানা দিবানা দিবানা দিবানা আরে দিবানা দিবানা দিবানা দিবানা দিবানা ওই আমি খাজা বাবার দিবানা আমি কুয়ে চান্দের দিবানা চাঁদের দিবানা ওই আমি খাজা বাবার দিবানা আরে দিওয়ানা দিওয়ানা দিওয়ানা দিওয়ানা দিবানা আরে দিবানা দিবানা দিবানা দিবানা দিবানা ওই আমি খাজা বাবার দিবানা আমি খাজা বাবার দিওয়ানা মাখিব আমি খাজা বাবার খাজা বাবার খাজা বাবার খাজা বাবার দরবারে যাব তাহার চরণ ধুলি গায়ে মাখিব উড়াইব তৌহিদের নিশানা উড়াইব তৌহিদের নিশানা আমি কুয়ে চান্দের দিবানা আমি খাজা বাবার দিবানা যদি কেউ কিছু চায় ও বাবাই খালি হাতে ফিরাই না বাবাই খালি হাতে ফিরাই না না না না আমি খাজা আমি খাজা ওই আমি মিজান চান্দের দিবানা আমি খাজা বাবার দিবানা বাবা জান আরে শক্তি দাও না গাইতে তোমার শান ও বাবুল সংকট দাসের কামনা ও বাবুল সংকট দাসের কামনা আমি খাজা ওই আমি কুয়েচান বাবার আমি মিজান চাঁদের দিওয়ানা ওই আমি খাজা বাবার দিবানা আরে দিবানা দিবানা দিবানা দিবানা দিবানা আরে দিবানা দিবানা দিবানা দিবানা দিবানা বাবার দিবানা ওই আমি খাজা বাবার দিবানা আমি খাজা বাবার দিওয়ানা আমি খাজা বাবা দিবানা